হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো আজকে আমার চ্যানেলটা আজকে আপনাদেরকে দেখাবো যে চ্যানেলে অনেকদিন ধরে ভিডিও দিই না তার মানে আমি ভুলেই গেছি যে আমার একটি উইডনামের চ্যানেল রয়েছে তো চ্যানেলটা হচ্ছে এটা তোমাদেরকে দেখাই এই যে এই নামের হ্যাকিং ও টেকনোলজি নামের আর দেখতেই পারতেছো আমার আগের যে ভিডিওটা ছিল এটা হচ্ছে দুইশো দিন চার ঘন্টা হয়ে গেছে পুরন মানে দুইশো দিন ধরে আমার এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয়নি দুইশো দিন মানে বুঝতে পারছো আমার চ্যানেল কি পরিমাণে ডাউন চলতেছে মানে কি পরিমাণে যে ড্যামেজ খাইছে এটা বুঝতেই পারতেছো চব্বিশটা সাবস্ক্রাইবার মাইনাস হয়ে গেছে তারপর চ্যানেলটা মরা মরাভাবে মরে গেছে মূলত কথা হচ্ছে চ্যানেলটা মরে গেছে এখন এই চ্যানেলে আমি কাজ শুরু করব আর দেখব যে এই চ্যানেলের রিচটা কীরকম আসে আশা করি তোমরা এই যে দুইশো দিন পরের চ্যানেল মানে দুইশো দিন ধরে কোনো কাজ করা হয়নি এরকম একটা চ্যানেল ড্যামেজ খাওয়া চ্যানেল এরকম একটা ড্যামেজ খাওয়া চ্যানেল তুলতে পারবো কি না সেই মানে সেটাই তোমাদেরকে দেখাবো আর হচ্ছে এখন থেকে আমার এই চ্যানেলের কন্টেন্টে কিছুটা পরিবর্তন আসবে আগে যেমন হচ্ছে আমি মোবাইল টোবাইল টিপস ট্রিক্স দিতাম তারপর হচ্ছে যে তোমার ইউটিউবের আপডেট রিলেটেড ভিডিও দিতাম এখন সামান্য পরিমাণ হ্যাঁ ওই ধরনেরই ভিডিও বাট একটু সামান্য ধরনের কন্টেন্টে চেঞ্জ আসবে আশা করি তোমাদের ভালো লাগবে কারণ আমি এখন ফেসবুক রিলেটেড ভিডিও হই এই চ্যানেলে তো দেখতেই পারছো আমার চ্যানেলের অবস্থাটা কীরকম মানে মানে মনিটাইজেশন অন চ্যানেল বুঝতেই পারতেছ বাট পড়ে আছে তো এখন থেকে ইনশাল্লাহ এই চ্যানেলে কাজ হবে কারণ দুশো দিন পূরণ হয়ে গেছে মানে আমার লাস্ট ভিডিওটা দুশো দিন চার ঘন্টা দেখা যাক এখন কি করতে পারি দুশো দিন ধরে একটা মনিটাইজেশন চ্যানেল ফেলাই রাখা অনেক বড় ব্যাপার <laughs> বিশেষ করে অলস ব্যক্তিদের জন্য তো এখন হচ্ছে এই চ্যানেলে কাজ করা শুরু করব।